হজরত আলী আল্লাহ আমার নবীজির ভাই ঠিক কিনা হজরত আলী হজরত আবু ছেলে আলী কারণ শরীয়তের মধ্যে চাচাতো ভাই চাচাতো বিয়ে করতে পারে যদি চাচাতো ভাই চাচাতো বিয়ে করতে পারে তাহলে চাচাতো ভাইয়ের মেয়েকেও বিয়ে করতে পারে আওয়াজ কোনো নিষেধ হ্যাঁ, নিজের কথা নিজের বিবাহ করা কিনা যায় নাই আলী হচ্ছেন আমার নবীর কি চাচা তো ভাই চাচা তো বোনকে যেমন বিবাহ করা যায় চাচা তো ভাইয়ের মেয়েকেও বিবাহ করা কি যায় তাহলে এখান থেকে আমাদের এই সন্দেহটা দূর হয়ে গেল এবং হজরত আলী নবী আল্লাহ আনহুর আমার নবীজি আহলে ভাই এবং তিনি চতুর্থ খালিফাতুল মুসলিমিন খোলাফাই চতুর্থ হজরত আলী রবি আল্লাহ আনহু হজরত আলী জন্মগ্রহণ করেছিলেন উনিদা ফি জাওফি মক্কা যখন হজরত আলীর মা যন্ত্রণা তুমি কমিয়ে দাও এই আমার বাচ্চাটাকে তুমি সহজে গর্ভপাত করে দাও এবং সুস্থ ভূমিষ্ঠ হয় আল্লাহ রব্বুল আলমী কুদরতি পাবে একক পাবে উনি একজন কুরাইশি ছিলেন এবং হজরত আব্দুল মুতালেব নবী তারা যেমন কাবা শরীফের মতো ছিলেন হজরত আব্দুল মুতালিবের ইন্তেকালের পরে আবু তালেব কাবা শরীফের জিম্মাদারের জিম্মাদার গ্রহণ করেছিলেন আওয়াজ দিয়ে বলুন এবং আমার নবীর তারা আব্দুল মুতালিবের ইন্তেকালের পরে আমার নবীজির লালন পালনের দায়িত্ব ছিল কার হাতে আবু তালেবের হাতে আওয়াজ দিয়ে বলুন কিতাবের ভিতরে লেখেন ওয়াসারিসুন নাসি দুখুলান ফিল ইসলাম ইসলামের মধ্যে এক নম্বরের ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন নবীর সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই নম্বর Waraqa ibn Nawfal Waraqa ibn Nawfal তিন নম্বর হলো হযরত আলী রাদিয়াল্লাহু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজরত আলী আমার নবীজি মদিনায় হিজরত করার পরে তিন দিন পরে হজরত আলী হিজরত করেছিলেন হজরত আলী রবি আল্লাহ যখন মদিনায় গেলেন আমার নবীজি সালাম হিজরত করার পরে সকল মহাজের এবং আনসারের সাথে ভ্রাতৃত্ব স্থাপন করলেন এক অপরের সাথে সকল সকলের স্থাপন শেষ হয়ে গেল কিন্তু আমার নবীজি আলীর সাথে কাউকে ভ্রাতৃত্ব স্থাপন করলেন না আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সবাইকে ভ্রাতৃত্ব স্থাপন করলেন আমাকেও কারো লাগে দিলেন না আমার নবী বলেন আলী কিন্তু আমার নবী নিজের ফতলাকে আলীর হাতে স্ত্রী হিসাবে তুলে আওয়াজ দিয়ে আমার বন্ধুরা আমার এখান থেকে হজরত আলীর মর্যাদা ইসলামের ইতিহাসে সাহাবাই কালামের অন্তরে আমার নবীর অন্তরে আরো বহু গুণে বেড়ে যায় আওয়াজ দিয়ে বলুন সুবহান আমার বন্ধুরা আমার হজরত আলী রাদিয়াল্লাহু ইসলামের গজওয়ে তাবুক ছাড়া প্রতিটি যুদ্ধে বীরত্বের সাথে নবীর মাথার পাশে থেকে জেহাদ করেছিলেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য তিনি অংশগ্রহণ করে নাই মদিনার দায়ী দায়িত্ব ওনার হাতে ব্যস্ত ছিলেন তাই বলেন ভাই আমার বন্ধুরা আমার হজরত আবু তালেব সংসার ছিল আমার নবী যখন মা খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খাদিজা খাদিজা ছিলেন আরো বেশ আমার নবী খাদিজার বিবাহ বন্ধনে আসার পরে আমার নবীর গড়ের সচ্ছলতা ফিরে আসে আমার নবীর টাকা পয়সার কোনো অভাব ছিল না আমার আরবের অন্যান্য আমার নবী চলাফেরা দেন আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ আব্বাস এবং মহান নবী আবু তালেবের কাছে গিয়েছিলেন আবু তালেবের তিনটা সন্তান একটা হলো জাফর একটা হলো আলী তিন নম্বর হলো আকি আব্বাস এবং নবীজি বলেন এই বললেন আবু তালেবকে চাচা যান আপনার অনেক সংসার আপনার আমাদেরকে দিয়ে দেন আমরা লালন পালন করে করবো আপনাকে আর কষ্ট করতে হবে তখন আবু তালেব জাফরকে আব্বাসের ভাগে দিলেন আর আলীকে আমার নবীর হাতে তুলে দিলেন তখন আলীর বয়স মাত্র পাঁচ বছর এবং আবু বললেন আমার ছোট ছেলে সে আমার সাথে থাকবে আমার নবীর করে পাঁচ বছর বয়স থেকে আলী আমার নবীর সাথে আমার নবীর করে সন্তানের মতো আলী প্রমাণিত হয়েছিলেন আওয়াজ দিয়ে সোহান এবং ছোটবেলা থেকে আল্লাহর ধর্ম পালন করছি আল্লাহ আমাকে নবী করে পৃথিবীতে রাসূল করে পাঠালেন আমি তোমাকে আমার দিনের প্রতি দাওয়াত দিচ্ছি তখন আলী বলেন নয় বছরে সেই মেধাবী বালক বলেন هذا امر لم اسمع به قبل اليوم মুহাম্মদ যে কাজের কথা বলছো এই কাজটা আমি কোনোদিন দেখি নাই এটা আমার কাছে একেবারে নতুন করা হচ্ছে গ্রহণ করতে পারবো না তুমি ইসলাম ধর্ম যদি গ্রহণ না করো এই কথা তুমি কাউকে বলিও না আলী বলেন লাইলা ওই আমি অনেক কষ্ট আমি কাটিয়েছিলাম এটা কি দেখলাম আর আমার চাচা মোহাম্মদ আমাকে ঘুম আমাকে দাওয়াত দিল আমার ভিতরে বাবার সাথে পরামর্শ না করে আমি পড়েছিলাম আলী নয় বছরের বালক ইসলাম করলেন আমার নবীর সাথে থাকতেন সকল নবীর সকল সুখে বাগাবাগি করে আমার নবীর সাথে থাকতেন কিতাবের ভিতরে লিখতেছেন আমার নবী যখন হেরা গুহাতে আল্লাহ ধ্যানে যেতেন তখন আলিও আমার ভবিষ্যতে অনেক দিন রাত কাটাবার সুযোগ পেয়েছে আওয়াজ দিয়ে বলুন এবং আমার খাবার নিয়ে যেতেন হেরা ভিতরে চলে চলে যখন মক্কার ভিতরে নবীর হতো তখন আলী সর্ব শক্তি নিয়ে কাফের সকল মোকাবেলা করতেন এবং শিশুদেরকে গ্রুপ করে আমার নবীকে বিভিন্ন ভাবে বিভিন্ন পুন্তায় আক্রমণ থেকে হেফাজত করা সর্ব প্রচেষ্টা চালিয়ে যেতেন আওয়াজ দিয়ে বলুন হজরত আলী ছিলেন অত্যন্ত সাহসী অত্যন্ত শক্তিমান মহাপুরুষ হজরত আলী যখন আমার নবী কে যখন তার হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল তখন জিবরাইল আমিন নবীর কাছে নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজকে রাত্রে আপনাকে হত্যা করবেন আবুসমিল্লা আপনি এই সাথে সাথে আপনি কোন থেকে বেরিয়ে যান হিজরতের জন্য আপনি প্রস্তুত হয়ে যান তখন আমার নবী হজর আলীকে ডাকলেন আলী তুমি কোথায় আছো আলী আসলো আলীকে বলল আলী তুমি জানো না আমাকে হত্যা করার সকল পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে আমি তোমাকে আমার সকল আমানতের দায়িত্ব তোমার হাতে ন্যস্ত করছি তুমি কাল সকালে সকল আমানত মানুষের কাছে তুমি ফিরিয়ে দিবে এবং আমার নবীর বিছানায় সবুজ সাগরে আমার নবী যে সাদরে শোয়া ছিল সাথে সাথে আলীকে ওই সাগরের দেশে শোয়া দিয়া আমার রসুল আল্লাহর নির্দেশ পাওয়ার হিজরতের জন্য রাত্রি বেলায় ঘর থেকে বেরিয়ে গেছে হজরত আলী জানতেন নবীর পিছনে এসে আক্রমণ করবে হত্যা করবে আমি নিজে মরতে রাজি আমার নবীকে বাঁচার জন্য আমার নবীর বিছানার মধ্যে জীবনের যুগ নিয়ে শুয়ে গেলেন আওয়াজ দিয়ে বলেন আলীর কাছে মৃত্যুর কোন পরমা ছিল না আমার নবীর পরামর্শ ছিল পরামর্শ ছিল আওয়াজ দিয়ে বলেন সোলান আমার সকল আওয়াজ আমার আমার মা বিবাহ করেছিলেন তখন চারশত আশি দেরহাম হজরত আলীর একটা স্ত্রী ছিল ওই স্ত্রী বিক্রি করে মা ফাতেমার মোহর দিয়েছিলেন চারশত আশি দেরহাম আলীর সাহসিকতার পরিচয় দিয়েছে নবীর প্রতি ভালোবাসার পরিচয় দিয়েছে আলী সমস্ত কাজে আবার আল্লাহ আলীকে সত্যি সাহস দিয়েছেন সাহস দিয়ে বলুন কার একান্ত হন এগুলোর মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে পাঠিয়েছিলেন ছয় মাস ছিলেন মানুষকে দাওয়াত দিয়েছে একজন মানুষকে মুসলমান করতে পারে নাই এবার আমার নবী আলীকে পাঠালেন আলী সেখানে কিছুদিন থাকার পরে সেখানে কিতাবের ভিতরে লেখে কবীরাতু হামদান আলীর হাতে ইয়েমনের হামদান সকল মুসলমান হয়ে আমার নবীর দরবারে ফিরে এসেছে শেষ করা যাবে না মহাসাগর যখন আলীর জীবনী নিয়ে পড়তে যায় তখন থেকে আটলান্টিক মহাসাগর خیر نسا کا اور شہید کربلا کا گم نہ ہو روزے جزا کا